だら হাতটা বাড়াও একটা কথা শোনো একটু হেসে চুপটি বসে একটা কথা রাখো একটু দাঁড়াও হাতটা বাড়াও শেষে একটা কথা রাখো অনেক দূরে কান্নাগুলো নাই বা শুনলে থাকা পথের মাঝে বেলা একটা কথা শোনো যাও স্বপ্ন সাজাও আকাশ ছুঁয়ে দাও অনেক দূরে অচিন পুরে আমায় নিয়ে যাও ধুলো মাখা পথে বাকে একটু দাঁড়াও হয়তো দূরে হয়তো থমকে থাকা পথের মাঝে একটা কথা শোনো